নিষ্ঠ দীপ্ত চিত্ত মৃত্যু করেছ জয় নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি নেই অভিযোগ নেই অনুযোগ নেই যেন কোনো ক্লান্তি